আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ফ্রিতে আর্নিং করতে চান যাদের হাতে মোটামুটি মোবাইল রয়েছে অথবা কম্পিউটার রয়েছে ঘরের মধ্যে তারা কিন্তু অনায়াসেই ফ্রি বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটি দু সালে আপডেটেড হয়েছে এবং এটি একটি ট্রাস্টেড ফ্রি বিটকয়েন আর্নিং এর প্ল্যাটফর্ম এবং এখানে অনায়াসে আপনি কাজ করে প্রতি পাঁচ মিনিট ফর ফর আর্নিং গুলো করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে আপনি শুরু করতে পারেন ফ্রি বিটকয়েন আর্নিং করা এবং এই ওয়েবসাইটে কাজ করতে হলে যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলো হচ্ছে যে নাম্বার ওয়ান কোনো স্কিল বা দক্ষতার প্রয়োজনে অথবা কোনো এক্সপেরিয়েন্স অথবা কারো হেল্প অথবা কোনো ইনভেস্টমেন্ট বা টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস একটু পরে সাথেই থাকুন রাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে claim free coins dot IO এটি একটি ট্রাস্টেড এবং অনেকদিন ধরে মার্কেটে রয়েছে ফ্রি বিটকয়েন আর্নিং করার একটি প্ল্যাটফর্ম এবং এখান থেকে আপনি যে কাজগুলো করে আর্নিং করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তার আগে আমি এতটুকু জানাতে চাই যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড সেটি জানার জন্য আমি সিমিলার ওয়েবের মাধ্যমে যদি জানতে চাই তাহলে সরাসরি এই ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাবেন এটি গ্লোবাল র্যাঙ্ক এবং কান্ট্রি র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রলিং করে চলে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন কোন কান্ট্রির পিপলরা কাজ করছে ইউক্রেন রুশিয়ান ভেনেজুয়েলা ইন্দোনেশিয়া ব্রাজিলের মতো বাঘা কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে সুতরাং আপনি অনায়াসে বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এখানে অনায়াসে কাজ শুরু করতে পারবেন সো চলুন এবার দেখুন যে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে কি কি করতে হবে প্রথমত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে এখানে আপনার কাজ করতে হলে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে হয়ে যাবে সো এখানে রয়েছে claim free BTC the this bitcoin faucet requires a faucet pay account তার মানে বলেছে যে আপনি যদি ফ্রি বিটকয়েন এখান থেকে নিতে চান তাহলে আপনাকে ফসেট অ্যাকাউন্টের মধ্যে তার মানে ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেটি করতে হলে সরাসরি আমি সেটিতে ক্লিক করছি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে আপনাকে যে ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি তার মানে আপনি যদি ফসেট পে এর মধ্যে আগে অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে এই ইন্টারফেসটি আপনার সামনে শো হবে আর যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট রয়েছে সুতরাং আমি দেখাচ্ছি যে এখানে কিভাবে সাইন ইন করে নিতে হয় সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি এন্টারে প্রেস করবেন তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন তার মানে আপনি ফসেট এর মধ্যে অ্যাকাউন্ট অনায়াসেই তৈরি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করার পরে আপনারা এখানে মনিটর পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ওয়ালেট তার মানে হচ্ছে যে এই পসেট পে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার ওয়ালেটগুলো ইউজ করতে পারবেন ওয়ালেটগুলো হচ্ছে bitcoin ethereum doge coin lite coin তারপর বিটকয়েন ক্যাশ রয়েছে ড্যাশ রয়েছে তারপর অনেকগুলো অপশন রয়েছে বিশেষ করে যারা কয়েন বেসের মধ্যে কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন অথবা কয়েন বেসের মতোই বলা যায় এই ফসেটটাকে আমি যে লেনদেনগুলো করেছি বিটকয়েনের মাধ্যমে সেই বিটকয়েনের লেনদেনগুলো এখানে শুরু করছি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ডগি কয়েনের এবং কয়েনের কিছু পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি এখানে পেমেন্ট নিয়েছে সুতরাং আপনারাও চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন তবে আপনার আজকে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে পসেট পে এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি না থাকে সো এখানে দেখতে পাচ্ছেন যদি স্কলিং করে চলে আসেন যে আমার পেমেন্ট আমি নিয়েছিলাম লেনদেন করেছিলাম ফোর্থ অক্টোবর দু এর মধ্যে কিন্তু কাজ করা হয়নি আশা করি আপনারা এই স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছেন যে এটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট সো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিলাম এবার কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি আপনারা সাথে থাকবেন তো প্রথমে আপনি ফ্রি বিটকয়েন কিভাবে ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমে এখানে বলেছে যে claim up to 2500 uh, litoshi every 5 minute প্রত্যেক পাঁচ মিনিট পর পর লিথোসিগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারেন সো এখানে আপনাকে প্রেস করতে হবে এখানে বলেছে যে enter your litecoin address litecoin অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে সেটির জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ফসেট পে এর মধ্যে ফসেট পে এর মধ্যে যাওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে যে ওয়ালেট গুলো দেখতে পাচ্ছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা নিতে হলে আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি আপনি মূল এইটার পেজে চলে আসবেন এখানে রয়েছে বিটকয়েন এই অ্যাড্রেসটি এরপর ইথারামের এই অ্যাড্রেসটি রয়েছে এরপর পাশাপাশি রয়েছে ডগি কয়েনের এরপর লিটকয়েন অ্যাড্রেস আপনি সরাসরি এই যে লিটকয়েন অ্যাড্রেসটি রয়েছে সেই লিটকয়েন অ্যাড্রেসটি আপনি কপি করবেন কপি করার পরে মূল ইন্টারপেজে চলে আসবেন মূল ইন্টারপেজে আসার পরে আপনি জাস্ট এইখানে সেটি পেস্ট করে দিবেন দ্যাটস ইট এরপরে যে কাজটি করবেন এরপর সেটি হচ্ছে যে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এখানে বলেছে ক্লেম ফ্রি এলটিসি তার মানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে নেক্সট একটি ইন্টারফেসে বা পেজের মধ্যে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পরে আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আবার এরপর এখানে একটি চারটি ক্যাপসা এসছে এই ক্যাপসাগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখানে প্রথমত রয়েছে ডিইবিআইএসও আর ডেভিসর এই ডেভিসরটা কিসের সাথে এখানে মিল রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে এবং সেগুলো আপনাকে দেখে তারপর ফিল আপ করতে হবে এই দুটোর সাথে মিললে আমি নিচে চলে যাচ্ছি নিচে চলে যাওয়ার পরে এখানে কোনটির সাথে মিলে সেটি আপনাকে বুঝতে হবে সো মোটামুটি মিললে কিন্তু হয়ে যাবে সো আমি এটিতে ক্লিক করছি প্রথমটি এরপরে আপনি চাইলে রিসেট বাটনে ক্লিক করলে যদি কোনো কিছু না বুঝেন তাহলে নতুন করে ক্যাপচা চলে আসবে এরপর যেটি রয়েছে Z A M I A যেটি সেটি হচ্ছে নিচেরটি এইটি মোটামুটি মিল রয়েছে সেটি আমি ফিল আপ করছি এরপর তৃতীয়টি এরপর তৃতীয়টি আমি ফিল আপ করবো তৃতীয়টি ফিল আপ করার পরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার আবার চলে আসছে এরপর সেটি হচ্ছে এফ আইএস সি এল এটি মোটামুটি মিল রয়েছে এরপর যেটি সেটি হচ্ছে সর্বশেষ তার মানে লাস্টেরটি সো লাস্টেরটি হচ্ছে নিশ্চয়ই এটি এরপর যেটি সেটি হচ্ছে আপনি নটের ওপরে ক্লিক করবেন আমি নটের ওপরে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি রাইট মার্ক দেখা যাবে এরপর আপনি ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনার মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে তার মানে মূল লিড এর মধ্যে পেমেন্টগুলো কিন্তু জমা হয়ে যাবে please check the captcha box to proceed to the destination page destination পেজে নিয়ে যাওয়ার জন্য click here to continue click here to কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর একটি ক্যাপচা চলে আসছে এই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে mountain or hills fill up করতে হবে সেটি আমি ফিল আপ করছি দ্যাটস ইট এতটুকুই এরপর ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে your link is almost ready এখানে একটি লিঙ্ক চলে আসবে লিঙ্কে চলে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনার সামনে নেক্সট একটি ইন্টারভিউ চলে আসবে অলরাইট আমি এটি ক্লেম করেছি লিড কয়েনের মাধ্যমে এবার আমি চেক করছি আমার সেই অ্যামাউন্টগুলো জমা হয়েছে কিনা সরাসরি আমি ফসেট পেয়ের মধ্যে চলে যাব ফসেট মেয়ের মধ্যে যাওয়ার পরে আমি একটু স্কলিং করে চলে আসবো এই যে আমি ক্লেম ফ্রি এলটিসি যেটি ক্লেম করেছি আজকে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর এবং সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারিখ সহ এবার আরও একটি আমি ক্লেম করব বাকিটি আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন সেটির জন্য সরাসরি আপনাকে মূল ইন্টারভেজে চলে যাবে সেটি হচ্ছে আওয়ার ফসেট পেয়ের ফসেটসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি লিটকয়েন নিয়েছি এবার বিটকয়েন ফসেটের মধ্যে ক্লিক করবেন বিটকয়েন ফসেট সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি আবার ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন আমি যেহেতু লগ ইনরত অবস্থায় আছি সুতরাং আমি চলে যাচ্ছি আমার মূল ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে সরাসরি আপনার আপনাকে আবার ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পরে এবার নেবেন বিটকয়েন অ্যাড্রেসটি এই যে বিটকয়েন অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন বিটকয়েন অ্যাড্রেসটি আমি কপি করব কপি করার পরে সরাসরি আমি চলে যাব এখানে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব আশা করি বুঝতে পেরেছেন সেম কাজগুলো আপনি প্রতি পাঁচ মিনিট পর পর করবেন এতে করে আপনি যে লাচুসিগুলো তারা দিবে সেই লাচুসিগুলো অবশ্যই আর্নিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমার একটু পাঁচ মিনিট হোক জাস্ট একটু ওয়েট করুন এরপরে যেটি যে ইনফরমেশনগুলো না দিলে না সেটি হচ্ছে যে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে লাচুসিগুলো আপনি আর্ন করবেন সেগুলো আপনি কিভাবে উইথড্র করবেন সেটির জন্য আপনি একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন বাংলাদেশ একটি ট্রাস্টেড ওয়েবসাইট সেটি হচ্ছে cash wallet BD dot com এই ক্যাশ ওয়ালেট বিডি ডট এর একটি সুবিধা হচ্ছে যে আপনি মিনিমাম ওয়ান ডলার হলে কিন্তু নিতে পারবেন আপনার নগদে অথবা বিকাশে অথবা এখানে রয়েছে রকেটের মধ্যে সো কিভাবে নেবেন সেটা আমি একটু বলে দেখা দিচ্ছি সেটি হচ্ছে যে আপনার যদি প্রথমে ক্যাশ ওয়ালেট বিডি এর মধ্যে অ্যাকাউন্ট না দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে এখানে এসে তারপর আপনি এক্সচেঞ্জগুলো করে নিতে পারবেন তার মানে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন সো আপনি যদি লিটকয়েন কয়েন নিতে চান সাপোজ লিটকয়েন কয়েন আপনি সিলেক্ট করে দিবেন এবং one dollar equal to equal to টাকা এরপর আপনি কিসে নিতে চান সেটি আমি বিকাশে নিতে চান বিকাশে নিতে চাইলে সেটি সিলেক্ট করে দিবেন এরপর এক্সচেঞ্জে ক্লিক করলে সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে পেমেন্টটি তার মানে ওয়ান ডলার হলে ওয়ান ডলার সেটি আপনার ওই মোবাইলের মধ্যে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন সো এবার চলে আসি জাস্ট একটু ওয়েট করার পরে আমরা নেক্সট কাজটুকু সেরে নিই সেগুলো হচ্ছে যে আমি এখানে বিটকয়েন অ্যাড্রেসটি পেস্ট করেছি এরপর লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পরে দেন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেম কাজ আপনাকে করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট ইন্টারফেস চলে আসবে এরপর যেটি সেটি হচ্ছে একটু ওয়েট করতে হবে অনেক সময় পাঁচ মিনিট না হলে কিন্তু তারা ক্যাপসাগুলো দিতে চায় না পাঁচ মিনিট পর পর আপনাকে ক্লেম করতে হবে সো এখানে প্রথমে যে ক্যাপসাটি রয়েছে এস টি এ কে সেটি কোনটি সেটি আমরা একটু একটু যাচাই করে নিই সেটি কিসের সাথে মিল রয়েছে সেটি আমাদেরকে একটু বুঝতে হবে আমি প্রথম দুটো ফিল আপ করেছি এরপরে যেটি সেটি হচ্ছে এফ ই আর আইএনজি এটি মোটামুটি মিল রয়েছে সেটি আমি দিচ্ছি এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে এটি অর্থাৎ আপনাকে এইভাবে ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে তার আগে এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন ক্যাপচাগুলো ফিল আপ করার পরে ট্রাফিক লাইটস আপনাকে সিলেক্ট করতে বলেছে সুতরাং আপনাকে ট্রাফিক লাইটসগুলো সিলেক্ট করতে হবে এখান থেকে এরপর আপনি ভেরিফাই ক্লিক করবেন এরপর আপনি ভেরিফাই আবার ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ইন্টারপেজে নিয়ে গেলে জাস্ট আপনাকে এইটার কি করতে হবে ক্লিক হিয়ার টু কন্টিনিউ যে সেটিতে ক্লিক করতে হবে ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পরে অনেক সময় নেক্সট একটি ওয়েবসাইটে নিয়ে যায় চিন্তার কোনো কারণ নেই এখানে যে ওয়েবসাইট যায় আসুক সেটি আপনার কোনো প্রবলেম নেই আর আপনি সরাসরি আপনার মূল যে ইন্টারভেজে সেই মূল ইন্টারভেজে আবার চলে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমি এবার চেক করছি যে আমার এটি অ্যাড হয়েছে কিনা সেটির জন্য প্রথমে আমাকে আবার চলে যেতে হবে ড্যাশবোর্ডের মধ্যে ইউজার ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ইউজার ড্যাশবোর্ডে আমার ক্লিক করার পরে সরাসরি আমি নিচে চলে যাচ্ছি জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনি এই বিটকয়েনের মধ্যে পেমেন্টটুকু পেয়ে যাবেন তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে কাজ করার পরে সাথে সাথে কিন্তু তারা পেমেন্টগুলো অ্যাড করে আশা করি আপনারা ফ্রি বিটকয়েন গুলো এভাবে ক্লেম করতে পারেন এবং পাশাপাশি রয়েছে এখানে প্রসেট লিস্ট রয়েছে তারপর পিটিসি সাইট রয়েছে আপনি এখান থেকে চাইলে পিটিসি সাইটেও কিন্তু কাজ শুরু করতে পারেন সো এইভাবে কিন্তু আপনি অনায়াসে ফ্রিতে আপনি হাতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করে হিউজ পরিমাণ ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রতি পাঁচ মিনিট পর পর এখান থেকে ক্লেম করতে পারেন এর বাইরে করলে কিন্তু তারা সেটি ব্যান করে দিবে সো এখানে রিসেন্ট পেমেন্ট যেগুলো তারা উইথড্র দিয়েছে বা মানুষ নিয়েছে সেগুলো কিন্তু ডেট সহ এবং তারিখ সহ ডেট সহ এবং সময় সহ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সো স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকুন এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে পেমেন্টটা উইথড্র নিতে হয় সেটি যদি মিস না করতে চান এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন হালকা ছিল guys in my next video ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে tengo